ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই বন্ধুরা ভূমি মন্ত্রণালয় বেশ বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা কোন পদের জন্য প্রকাশ করেছে এবং শিক্ষাগত যোগ্যতা কি এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন এটার সরাসরি আলোচনা করব সম্পূর্ণ আলোচনাটি আপনারা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সকলের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি ছোট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে চলেন আমরা দেখে নিই যে ভূমি মন্ত্রণালয় কি ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম গ্রেট ও বেতন স্কেল পদের নাম হচ্ছে সার্ভেয়ার গ্রেট হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা বুঝতেই পারছেন পদ সংখ্যা হচ্ছে দুইশো একাশি বেশ অনেক বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বুঝতেই পারছেন এবার শিক্ষাগত যোগ্যতাটা আমরা দেখে নিব কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলাসমূহ আমি একবার পড়ে শোনাই ঢাকা গাজীপুর ময়মনসিংহ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী ঠাকুরগাঁও যশোর ঝিনাইদহ নড়াইল বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল ভোলা ঝালকাটি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর যোগ্যতা সম্পর্কে তো বলেই দিয়েছি যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ সার্টিফিকেট লাগবে ভিডিওটি আমি অনেক বড় করব না যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কিভাবে আপনারা আবেদন করবেন বা কোনো ধরনের কোশ্চেন যদি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন সব ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত